হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদেরকে শিখাতে চলেছি নতুন ট্রিক্স না ভাই না ভাই এক চামচ ভুল আছে ভাই আমি আপনাদেরকে শেখাবো ভাই আজকে ডুয়ো ভার্সেস স্কোয়াডে ভাই হিরুক জট ট্রিক্স হিরুক না ভাই গ্র্যান্ড মাস্টার ভাই আরও এক চামচ ভুলে থাকে ভাই কী কমু ভাই একশো ডিস্টার্ব ভাই আমি ভাই নেমে যাচ্ছি ভাই পিকে তো দেখেন পিকে ভাই স্কোয়াড ভাই নামতেছে অনেকগুলো হ্যাঁ? ভাই আমি এখন দেখতে পারতাছি না এবার নাই ভাই এখন দেখে যাবো স্কোয়াডগুলো স্কোয়াডগুলোকে আমি কীভাবে খাই ফেলবো ভাই আপনারা এখান ভাই উড়ে দূরে কমাবো খালি ভাই ভাই এই করে ভাই নিম নামে নাই শুধু আমি আর আমার টিমের নামছি আমার ট্রিটমেন্ট ভাই একটা বট ভাই কি ভাই তার শোনা যেত না শুনলো ভাই আবার আমার ভাই ফিরে কিলা কিল করে ইয়ে করে লেগো এখন এনিমি আছে দেখেন ভাই আইসে বিস্তারের মধ্যে এই ঘরের মধ্যে এনিমি আসছে এনিমি ভাই দেখেন কেউ ভাই উপরে লাড়াচড়া করতেছে কান মান পাই নাই ভাই দেখি ও ভাই সামনে এনিমি বাইরে বাইরে লঙ্কে দিব ভাই পালা পালা তাড়াতাড়ি ও ও ভাই এনো এনিমি ও মা ভাই দেখেন ভাই বিশেষ মুহূর্তে আর গোল্লার পেটটা ভাই কি ডিস্টার্ব করে ভাই ভাই তাড়াতাড়ি বাঘ ভাই ও ভাই ও এলাকা দিছে ভাই লঙ্গি শেষ শেষ ভাই আমার একা দিছে ভাই না ভাই ভাই আর দে ভিডিওটা আজকে মনে করছিলাম এখানে শেষ করে দিব না ভাই এখনো শেষ হয় না ভাই ও মাই এটা কিলো আরে ভাই কি কম ভাই ফোরসা দিয়ে ঘুমাই মুমা থাকতে ভাই একটু পুশ করি ভাই তারা একটু মলে টলে তারপর দেন আমি ও ভাই কেন চলে এই কি করে না মর না লাগিস ও ভাই কি ভাই দিছে মাইরা ভাই কি কম ভাই তিন মিনিট বটে আগে আগে আগে মরে সাকা বর্ডার বটে ভাই আবার তার পানি গ্যাস পাইতার নিয়ে তো গ্রান্ড মিশে যাবে না তো এখন ভাই এবার ভাই ওয়ার্ল্ড তে নিয়েছি দেখেন ভাই ওয়ার্ল্ড প্লেয়ার ভাই যখন প্রো তখন ভাই দেখেন ভাই আমার আর খেলন লাগবে নাকি ভাই ওয়ার্ল্ড ভাই প্রো প্লেয়ার নিয়েছি তারা ভাই দেখতে থাকেন কি ভাই মাইর দে ভাই তো আমরা এখন নেমে যাচ্ছি ক্লুব টাওয়ারে ভাই দেখেন ভাই কি পুরো ভাই আমার লগেরটা ভাই তার তো দেখতে পারতেছি না ভাই আমি যদি মরে যাবে তারপর আপনার ঘরে তার তার খেলা দেখাম আর কি বুঝেন নাই তো আমি আমি আগে আগে মরে যাবো ভাই আমি দেখিনি ওই পুরো ভাই বুঝেন নাই পুরোটা তো ভাই বেশি লড়াচড়া করে বুঝেন নাই এনিমির সামনে মরে দেখেন ভাই আমি কিরি এর মধ্যে ভাই এনিমি নামে নাই একটু লুট টুকটু করলাম এটি ফুড়াই মুড়াই দিই এনিমির ভাই সিগন্যাল দিদি আসেনি টাইমটি ফুড়াই মুড়াই দিই এনিমি নাই ও ভাই এনিমি দি নাই এনিমি গেল কই ভাই এই টাইমটা ফুড়াই দিই এনিমি ভাই সিগন্যাল পাইছি তাই আর কি এই দিছি ফুড়াইয়া এনিমি নেই এনিমি কু ভাই ভাই পি কেমন ভাই এনিমি আছে ভাই পি কাই তুইব ভাই আয় করছি পিকের মধ্যে দেখেন ভাই আপনাদের আর হ্যান্ডা দেখাইলাম না ভাই কারণ ভাই আমি আজকে রাশ করে আপনাদের গ্র্যান্ড মাস্টার ট্রিক্স দেখাবো ভাই এখানে এনিমি নাই দেখি এনিমি আছে ভাই নো নিমি মনে হচ্ছে আসতে ভাই পিকের মধ্যে নিমি থাকে ভাই আনলিমিটেড বোঝেন নাই ও ভাই ও ভাই কইতে না কইতে ভাই লুম রেখে দিছি ও ভাই ভাই কুল আলো পরে না ভাই কিংও খারাপ এখানে একটা পুষের জায়গা আছে ভাই আপনাদের কাছে হুম এই দেখেন এনে যাই ওই প্রথমে বসে পড়বেন হ্যাঁ? করে মেরিট খেলবেন এনে মধ্যে ভাই তারা যদি যদি কেমন জায়গা তারপরে আপনার ফেকুন কিছু করতো না বুঝলেন ভাই ভাই ও ভাই ভাই অনে ভাই মুভ বেঁধে আস না ভাই অনে ভাই এনিমির কারখানার মধ্যে দেখেন ভাই ওয়ার্ল্ডের প্লেয়ার ভাই রিসিভার খেলতেছে ভাই দৌড়াইতেছে খেলে দেখছেন ভাই কিনে দৌড়াইতেছে এন্দান দা ওই এনিমি সামনে ভাই দেখতে পাচ্ছি দেখছেন ভাই তারপর বললো না খেলার পুষের জায়গা ভাই এনতে বই মারলে পড়তো না তারা মারলে পড়বো বুঝিনি দেখেন ভাই তারা ভাই মারতে দিব দেখি ভাই তারা মারতে পারে কিনা ভাই দেখু ভাই খালাসি মনে ভাই ওই ভাই সামনে পড়ছে ভাই অ্যান্টিবিটির পর ভাই কি হ্যাক দিলাম দেখছেন ভাই আরে ভাই ওপি হ্যাক ভাই ভাই इसके लिए मेरे को एक সাবস্ক্রাইব বান যাও ভাই তাড়াতাড়ি ভাই কি মাইটে দিছি ভাই দেখছেন ভাই ও ভাই এম টেন্ডার লয়ে গেছে ভাই সমস্যা নেই ভাই ওয়ার্ল্ড রেফিলার তো ভাই পুরোনা বুঝেন নাই আরে তুই যেটা কই দুখন তুই বানাইলে ভাই বুঝেন না আবার মাইনাসটা খাওয়া দিবার কি বুঝেন নাই আবার একদিন গেম এসে তার প্লিজ তোর ফুটো বুঝেন নি ভাই আর কি কম আনা ভাই দেখেন ভাই তুই ভাই কিলতেছে ভাই ক্যারাটি মারিয়ে দিব ওই আনো এনিমি টেনিমি ফাইতেছি না দেখি ভাই এনিমি ফাইনি সামনের ঘরে একটা এনিমি দেখছি ভাই এর আগে লোকেশন পাইছি ভাই দেখেন আজকে আপনাদের একটা টিক শিখাম অ্যান্ড দেন কী একটা ট্রিক শিখে করে প্রথমে মানে গোলালটা ফালাইবেন তারপরে মানে সুন্দর মতন ফালাইতে ফালাই উপরে যাবেন ল্যান্ড মাইন্ডে ভাই কী মাইন্ডে দিল ভাই আর কি কমু ভাই ভাই ওয়ালের ফিলিয়ার ভাই তার লোক কত কম কেমনে ভাই কত করে তো শুনতো না ভাই চায়না মানে ওই থাকে ভাই দেহি ভাই ভাই দেহি আমার নিয়ে রিভাইভ টিভাইভ করে নি ও ভাই সুরতে দি বাকু লাগাই দিছে ভাই ভাই কোবাই মারি দিব নাকি ভাই আরে ভাই দেখেন ভাই বিউটিকে দি ভাই আরে বিউটিকে ভাই কি অবস্থা আরে ভাই হন্তনা তো ভাই মাইক বন্ধ করে নিয়েছে বুঝলেন ভাই এটা তো ভাই ওয়ার্ল্ড রেফিলিয়ার বুঝলেন নাই যদি হিন্দি মিন্দু হয়ে থাকতো কথা কম বাংলাদেশ ফিল্যান্ডে কথা কইতে লামিলি ভাই দেখি ভাই আমার কথা ভাই বুঝিনি কোনো কিছু আরে ভাই রে ভাই পুরো এনিমির কোবাইতেছে ভাই দেখতেছেন ভাই কি দিতেছে ভাই এম টু বি ভাই সেভেন চালাতেছে দেখছেন ভাই এম টু বি ভাই কয় ইউএসপি লুছে নাকি ভাই ইউএসপি না ভাই ইউএসপি না ভাই এটা হিল করা সব কি gimana dia sampai tek tesan ada baik kumai di bisa baik itu mono dore ubai abar kubai casi kiri lagi baik kubai mar mana kes ke anti kan baik cover tuh na are baik तुम भाई बीटू के भाई अनाबर की मूवमेंट है तो भाई मारे तो दी भाई अरे भाई रहना ओ भाई भाई रे भाई की पूरा भाई देखनी भाई कुछ नाम लो इस भाई भाई इनिमी भाई आसमान नाम लो इस हां को भाई भाई ई को भाई देन भाई अरे बाबा बाबा ई मूव बनते से देखते सन भाई भाई रे भाई harkiku mbaibuzan nai bai wallet bilaran si baibuzan nai amare আমি ভাই তারা নিতেই নি এন ভাই আজকে কি মারি দিতেছে ভাই আমার মনে রিভাইভ করতেছে ভাই রিভাইভ করবে ভাই রিভাইভ আরে ভাই আরে ভাই রিভাইভ করতেছে ভাই আমার দেখছেন ভাই ভালোই তো ভাই প্লেটটা বাইরে ভাই এরকম ভাই একদিন সাড়ে ভাই তাও রিকোয়েস্ট তাও অ্যাকসেপ্ট করে লিস দেখছেন ভাই পুরো ভাই কি পুরো আরে ভাই আবার কি ওমা ভাই তারা দি ভাই সিরিয়াল এলো ভাই নিনি আরে ভাই কি মারি দিল ভাই কি আজকে ভাই আর গ্র্যান্ড মাস্টার যাওয়া হইতো না ভাই মানে ভাই আর কি কম ভাই বুঝেন না ভাই আঙ্গু লাগে আর ভাই একদিনে ভাই গ্র্যান্ড মাস্টার যাওয়ার সম্ভব না বুঝলেন কম ভাই ভাই মানে যারা বিটুকে ভাই তারা তো ভাই একদিনে যাইতে পারে কারণ ভাই তারা পিসি প্লেয়ার বুঝেন আর আমরা তো মোবাইল প্লেয়ার ভাই আমরা যাবো কেমনি বুঝেন না ভাই আমরা যাইতে পারলাম না ভাই এতটুকু ভিডিওটা শেষ ভাই তারা যারা ভালো লাগছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আজকে এই পর্যন্তই শেষ ভিডিওটি